so hey guys welcome back to my YouTube channel তো বন্ধুরা আমি কিন্তু আবারও চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আপনারা আশা করি এই জিনিসটার সঙ্গে সবাই পরিচিত আর যারা যারা জানেন না আমি বলে দিই এটা হচ্ছে একটা পেটিএম সাউন্ড বক্স মানে আপনার ধরো একটা ছোটোখাটো শপ আছে সেখানে এসে যদি কেউ কিউআর কোড স্ক্যান করে বা পেটিএমের কিউআর কোড স্ক্যান করে যদি কেউ পয়সা মারে তাহলে কি হবে যে যে যত টাকা মেরেছে সেটা এই অ্যামাউন্টটাই সাউন্ড বক্স বলে দেবে আপনার বারবার ফোনটা চেক করতে হবে না এটা হচ্ছে সুবিধা আর সুবিধার থেকে একটা বড় জিনিস আছে মানে যদি কিছু সুবিধা হয় সেক্ষেত্রে মানে ডিফারেন্ট কিছু থাকবে তো একটা অসুবিধা সেটা হচ্ছে মাসে একশো পঁচিশ টাকা করে এটা একটা চার্জ কাটে সেটা আপনার পেটিএম বিজনেস ওয়ালেট থেকে অটোমেটিক চার্জটা কেটে নেয় তো বিষয়টা হচ্ছে এটা আমার যখন দরকার না কারণ আমার সাউন্ড শোনার কোনো দরকার নেই আমি জাস্ট ফোনটা চেক করে নিতে পারো এইটুকু পরিমিত সময় তো আছে অবশ্যই আমার কাছে তো আপনারাও হয়তো এটা নিয়ে নিয়েছেন নিয়ে পস্তাচ্ছেন যে এই যে চার্জটা এটা আপনার কি করে বন্ধ করবেন বা এই সাউন্ড বক্সটা কি করে বন্ধ করবেন আর গাইজ আমিও ইউটিউবেতে অনেক ভিডিও দেখেছি এটা বন্ধ করার বিভিন্ন রকম সিস্টেম বলেছে এর সঙ্গে যোগাযোগ করো এই কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করো এই করো এ করো কি করে বন্ধ করবেন সেটাই আমি দেখাবো আর একদম পুরো সহজ উপায় কোনো কাস্টমার কেয়ারে কোনো জায়গায় কোনো ঝঞ্ঝাট নেই আপনি জাস্ট আপনার কিছু কিছু জিনিস মেনে চলতে হবে তাহলে আপনার বক্স থেকে আর টাকা কাটবে না তো চলুন সেটা তো গাইজ সবার প্রথমে কি করবেন যে আপনার যতগুলো বিজনেস কিওয়ার করে আছে ধরুন এই পেটিএমের সাউন্ড পেটিএমের যে কিউআর কোডটা প্লাস আপনার এই যে এই সবগুলো যে বিজনেস কিউআর কোডগুলো এগুলো আর চালালে হবে না ওগুলো ছুঁড়ে ফেলে দিতে হবে বিজনেস যে কিউআর কোডগুলো আছে সেগুলো মোটামুটি আপনার ছুঁড়ে ফেলে দিতে হবে ঠিক আছে এগুলো আপনার দোকানে রাখলেই হবে না ঠিক আছে তো সবার প্রথমে আপনারা কি করবেন যে পেটিএম যে বিজনেস অ্যাপ্লিকেশনটা আছে আপনারা সেখানে চলে যাবেন আপনার পেটিএম বিজনেস অ্যাপ্লিকেশানে তো পেটিএম বিজনেস অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার নাম শো হচ্ছে আপনার পেটিএম বিজনেস অ্যাকাউন্ট যদি আপডেট না থাকে তাহলে আপডেট আগে করে নেবেন ঠিক আছে তো তারপরে দেখুন এখানে যে নাম শো হচ্ছে এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপরে আপনার যে নামটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন নিচে এসে দেখুন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ দেরি হবে তো এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে প্রসিডে ক্লিক করে দেবেন আপনারা প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কোশ্চেন নেওয়া কী কারণে আপনারা মানে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন ঠিক আছে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি কারণে আপনাদের বিজনেস অ্যাকাউন্টটা বন্ধ করতে যাচ্ছেন তো আমি এটাই রেফার করি যে সব বিজনেস ক্লোজ মানে আপনি আপনার বিজনেসটা ক্লোজ করে দিতে দিতে চাইছেন কিংবা দোকান বন্ধ করে দিতে চাইছেন তো এটাই আপনারা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আর যা যা আছে তো তারপরে এখানে ডিসেবেলের যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এখানে ডিসেবেল অপশানে ক্লিক করে দেবেন ওকে তারপর এখানে দেখা যাচ্ছে update to disable account okay তোকে করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাবে তো অ্যাকাউন্ট ডিটেলস মানে মেন পয়েন্টটা কি হচ্ছে আপনার যদি বিজনেস অ্যাকাউন্টটা ডিসেবল হয় তাহলে কি হবে মানে পেটিএমের সে সাউন্ড বক্সের যে চার্জটা মানে একশো পঁচিশ টাকা করে পার মান্থ কাটছে আপনার যদি বিজনেস অ্যাকাউন্টটা না থাকে তাহলে কোথায় থেকে কাটবে সেটা করে ভেবে দেখুন তার জন্য বিজনেস অ্যাকাউন্টটা আপনারা ডিসেবল করবেন করার পরে দেখবেন যে আর চার্জ কাটছে না কোনো রকম আর তারপরে আর একটা কাজ এখনও বাকি আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আরেকটা কাজ সেটা দেখাচ্ছি খুবই ভালো লাগবে আপনাদের ভালো লাগবে কি মেন কাজ হচ্ছে ওটাই আচ্ছা এর ভিতরে একটা সিম আছে তার কোনো কাজ হতে পারে অবশ্যই আরেকটা কাজ হচ্ছে এর ভিতরে কি কি আছে বা কি পার্সপত্র আছে সেটা একবার খুলে দেখা তো চলুন সেটা করা যাক তো গাই চলুন এটাকে খোলা যাক আর খোলার আগে প্রথম কথা হচ্ছে এটা আমি খুলতে পারছিলাম না বলে মানে এখানকার একটা স্কুল জাম হয়ে গেছিলো খুলতে পারছিলাম না তো তার কারণে এটাকে পুরো ভেঙে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখান থেকে সব ভেঙে ভেঙে বার হয়ে গেছে তো ওসব বাদ দিন এরপরে দেখা যাক এর ভিতরে কী কী আছে তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে যে সিম স্লটটা আছে SIM slot plus battery main chip set বা মাদার বোর্ড তো চলুন আস্তে আস্তে সবগুলো খোলা যাক তো এখানে আমরা আমাদের যে মেন মাদার বোর্ডটা সেটা খুলে নিয়েছি এরপরে সবার প্রথমে ব্যাটারি ক্লামটা খুলে নিই দুটো তার অলরেডি কেটে গেছে স্পিকার ব্যাটারি ব্যাটারিটা দেখতে পাচ্ছেন তো এই দুটো হচ্ছে স্পিকার বেশ লাউড ছোট ছোট স্পিকার কিন্তু বেশ লাউড আওয়াজ করে কিন্তু এই দুটো স্পিকার আর এখান থেকে কিন্তু আর হয়েছে আমাদের মেন মাদারবোর্ড আর এই যে দুটো স্পিকার এই দুটো স্পিকারই মেন সাউন্ড করে ব্যাস একটা ব্যাটারি ব্যাস আর কিছু না একটা জিনিস দেখার আছে এই দুটো সিমটা আছে একটা সিম হচ্ছে এটা কি আসলে মোবাইল দিয়ে চালানো যাবে মানে মোবাইলের সিমটা দিলে কি চালানো যাবে মোবাইলে ভরা যাক ভরে দেখি এটা চলে কি না তো সর্বপ্রথমে দেখুন এই একটা মোবাইল নিয়ে নিয়েছি আমি আর এর ভিতরে একটা সিম আছে আমি সেটা বার করে নিই সিমটা আমি এবার এতে দিয়ে দেবো ঠিক আছে এবার দেখি এতে চালু হচ্ছে কি না মানে নেট ফেট চলছে কি না আসলে গাইস দেখুন এখানে আমি সিমটা মোবাইলে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে দেখুন একদম পুরো নেটওয়ার্ক ফুল আর বলে কি না ইউটিউব ওপেন করে ও সত্যি গাইস ফোনে তো নেট চলছে আই থিঙ্ক হ্যাঁ নেট চলছে কোনো কিছু একটা প্লে করি हैं ना গাইজ ফোনে তো নেট চলছেই ভালোই নেট চলছে आपका फ्यूचर डिसाइड करता है एक कदम ফোনে গাইস নেট চলছে আহ, তো এবার যেটা দেখার সেটা হচ্ছে দেখি যে কল যায় কি না থিঙ্ক যাবে কল